আমার দিকে তাকিয়ে সে আমাকে না অন্য কাউকে দেখত আমাকে ধরে সে আমাকে না অন্য কাউকে ধরত আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত আমাকে আকাশে কাতিয়ে তুমি যাহারে ভালোবেসেছিলে সে কি আমার চাইতে বেশি তারা গুনত নাকি আমার চাইতে বেশি কবিতা লিখতো নাকি আমার চাইতে বেশি ভালোবাসে আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসতো পাশে তাকিয়ে তুমি যাহারে ভালোবেসেছিলে সে কি আমার চাইতে বেশি ব্যথা লুকাত নাকি আমার চাইতে বেশি কেঁদেছিল খুব নাকি আমার চাইতে বেশি ভালোবাসা তো আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত Hallo! সেরা পণ্য সবার জন্য জেভিকো